এই রুয়া রুয়া রুয়া কে গোটে লোক মুখ বিবাহ সাকি এ তোকে কে বিবাহ বাই তুই তো মাই জানি আছিস তোকে আর কে বিবাহ বাই তোকে লাজ লাগে নাই কি রে তুই কোনি আমকে আমার পাড়া দিনা তোকে তোকে বিবাহ ভাই কি তোকে লাজ লাগে নাই আমকে কইলো নি আসি করে তে আতে ইজ্জত নাই জুজু আমকে দেখবা খাইলা আছে ए बाबू तो के गोट ओ सुधी मोई तो के माय जमील भाई आ रिटेन सोने बा दौर करना है बुझलुस हम हम्म, ओइला ये तमोंग नियोसो बुझलुस कंगड़ी मुनि ति पाला पाला या काय बाये ओ सुला गए बेले उंदा ने ने ओ सोने ए ओ सुला गए ले मनाई भाई की কে অস কাম দেলে তোকে ফোন করে আখা জানাই ఇది ఆగ్యా হ্যালো কাম দেলা কাই সেটা তুই দেলা দাঁড়ি হস কাম দেলা খাই লাগাই দিলে গুদু গুদু ফালাই খাইলে লাইনি দাঁড়ি মারান হ আচ্ছা, মরি গেলি হ কাই জাটেরটা এটা